কোন পাও ফাঁসলেনি আস্তে আস্তে খুব আসতে আসতে করে আসো আস্তে করে যখন নির্বাচন আসে তখনই কিন্তু আমাদের মেম্বার চেয়ারম্যান এবং কি মাননীয় জাতীয় সংসদ এমপি মহোদয় সববারে প্রতিবারে বললে যে আমি ভোটে পাশ করলে এই রাস্তাটি পাকাকরণ করে দিব আজ থেকে স্বাধীনতার বিয়াল্লিশ বছর হচ্ছে কিন্তু এই রাস্তাটা আমাদের পাকাকরণ হচ্ছে না প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন আসলেই তবে রাস্তার মাঝে এক হাঁটু পর্যন্ত কাদা দাবি আমাদের একটাই দামন মালিপাড়ার বাসীর একটাই দাবি রাস্তা আমরা পাকাকরণ চাই ছোট বাচ্চা স্কুল যেতে পারে না স্কুল যাইতে কাপড় চোপড় সব ছানে যায় পরে যায় তাহলে আমরা তাড়াতাড়ি এই রাস্তা রোড যাই পারে না মালিপাড়া দাম আমার খাদা এক হাঁটু রাস্তায় লেখাপড়া করবা পারে কোন টাকা যাবে বাড়ি খাতা বই নিয়ে এবং খাতাতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সাইকেল টাইকেল নিয়েও আবার পড়ে যায় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি চাই আমাদের রাস্তা যেন এই রোদ রোদ হয় আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না আমরা এই যে ভোটের সময় আসছে ভোট আসতেছে সে ভোট বলতেছে মেম্বার চেয়ারম্যান যে আমি পাকা করে দিব এমন কি ওই যে এমপি তারাও বলে পাকা করে দিব এখনো পাকা হচ্ছে না আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে নাই রোডের তামল আমাদের রাস্তাঘাট অনেক খারাপ কাদায় লোকজন যাতায়াত করতে পারতেছে না যদি কোনো বরাদ্দ আমাদের উপর থেকে পাই তাহলে রাস্তাঘাটগুলো মেরামত করার জন্য আমি বিষয়টি উদ্ধত্ত কর্মকর্তা জানাই জানাইছি যদি বরাদ্দ পাই আমরা একটা তাহলে রাস্তাঘাটটা ঠিক করি